Seit dem gestrigen Abend gibt es in Bangladesch eine neue pro-amerikanische Militärregierung, welche durch einen überraschenden Putsch... দুজন দৌড়াচ্ছে ঘুমের মধ্যে দৌড়ানো যায় না আর ছুরি নিয়ে আমাদেরকে মারার চেষ্টা ওদের যখন গাড়িতে নিয়ে যায় ওইখানে একটা গাছ আপা গাছের মানে আপার চোখের পানি আর থামে না মা শুধু বলতো যে ওরা ছাড়বে না কারা এটা উল্লেখ করেনি ছাড়বে না এখনো এখনো মাঝে মাঝে মনে হয় যে সব যদি এটা স্বপ্ন হতো এটা কিছু নাই এটা তো চুলায় দিয়ে দিলাম হ্যাঁ এখন তোমার আস্তে আস্তে মুরগিটা হবে তারপর যখন আবার পোলাও করবো তুমি এসো এই আমার মা তখন আঠারো হবে তখন সরকার মুস্তাফ আহমেদের নেতৃত্বে আজ ভোরে সামরিক বাহিনী দেশের সর্বময় ক্ষমতা গ্রহণ করেছেন শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে বাংলাদেশে বাঙালিরা আমার বাবাকে মারবে এটা তো ধারণারও বাইরে ছিল